everyone, this is Ms. Ravandi Bhattacharya from TESOL Bangladesh. I'm brand ambassador of TESOL Bangladesh and today I have Prabhapu with me. Hello Prabhapu. Hi. How are you? I'm doing fine. How are you? Yeah, I'm fine too. So আজকে আমি প্রভা আপুর সাথে কিছুক্ষণ গল্প করব কিছু question করব এবং সাথে আপনারাও থাকছেন right সো প্রভা আপু তোমার পড়াশোনা কি এখন শেষ actually I am doing my graduation on university on on architecture department and I have recently finished my uh, internship on Vistar Architects. Wow, that's really great. তাহলে আপুর কি প্ল্যান যে তোমার গ্রাজুয়েশন শেষ হওয়ার graduation, পর কি তুমি কোনো জব job অর এনিথিং কিছু শুরু করার প্ল্যান আছে হ্যাঁ অবশ্যই আমার প্ল্যান আছে বাট uh, আমার গ্র্যাজুয়েশনের সাথে সাথে I am always into doing some extracurricular activities and হচ্ছে I am always trying to do freelancing that আমার হচ্ছে আর্কিটেকচারটাকে কীভাবে আমি আগে থেকে একটু প্র্যাকটিস করতে mm-hmm. পারি সেই জিনিসটা আমি সবসময় মাথায় রাখছি that's really great sounds great এখন আমাদের বর্তমান ইয়াং জেনারেশনে দেখা যায় যে গ্র্যাজুয়েশন করা অবস্থায় কিন্তু কেউ তেমন একটা কাজ করে না বাট যেটা কিন্তু করা উচিত আমাদের সো অবশ্যই এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে তোমার কি মনে মনে হয় স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের কি করা উচিত এই নিয়ে যদি আমাদের সাথে কিছু শেয়ার করো হ্যাঁ আমি এটা সবসময় চিন্তা করি বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের হচ্ছে গ্র্যাজুয়েশনের যে প্রসেসটা ইটস ভেরি লং সো আমরা যদি আমাদের আমরা যে যে ডিপার্টমেন্টে থাকি না কেন যেটা নিয়ে আমরা পড়াশোনা করছি আমরা যদি এইটা নিয়ে একটু আগে থেকে আমাদের ক্যারিয়ারটা নিয়ে যদি আগে থেকে চিন্তা করি এবং হচ্ছে যে প্রফেশনে যখন আমরা যাব সেটা নিয়ে যদি আগে থেকে আমরা হচ্ছে একটু প্র্যাকটিসটা স্টার্ট করি that will be very much helpful for মানে এভরি ওয়ান এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকেরই হচ্ছে যখন পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু আসলে করা উচিত যেমন হচ্ছে আমরা যদি বাইরের কান্ট্রিগুলোতে দেখি যে সবাই কিন্তু যখন স্টুডেন্ট থাকছে সাথে পার্ট টাইম জব করছে আমাদের দেশেও অনেকেই করছে বাট কিছু কিছু জায়গায় মনে হয় এখন এটার কিছু ল্যাকিংস রয়ে গেছে হ্যাঁ ল্যাকিংস রয়ে গেছে একই সাথে দেখা যাচ্ছে যে অনেকের যদি করার ইচ্ছাও থাকে আদার্স কোনো জব অ্যান্ড আদার কোনো অ্যাক্টিভিটি বাসা থেকে কিন্তু হচ্ছে প্যারেন্টসের সাপোর্টটা পাওয়া যাচ্ছে না এটা মনে হয় আমার মনে হচ্ছে যে যারা আমরা মেয়েরা আছি আমরা কিন্তু এই জিনিসটা বেশি ফেস করি ফেস করি তাই না বা অনেক ফ্যামিলিতে করা হয় যে জব হ্যাঁ। করতে চাচ্ছে হয়তো বাবা বলছে না টাকা আছে আছে তো হ্যাঁ কি দরকার হ্যাঁ অনেক অনেক আছে যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টসরা আছে যে তাদের অনেক বেশি পটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু পরিবার থেকে সেই সাপোর্টটা না পাওয়াতে তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না এক্স্যাক্টলি রাইট ভেরি ট্রু তাহলে আমরা কিন্তু আসলে তোমার কি কি মনে হয় যে আসলে আমরা পড়াশোনার পাশে কি কি করতে পারি বা বাংলাদেশের আমাদের স্টুডেন্টসদের কি কি ওয়ে আছে পড়াশোনার পাশাপাশি হ্যাঁ, আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু এখন অপরচুনিটি অনেক বেশি হাই আমাদের সব কিছু অনলাইন বেসড হওয়াতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোর্সেস আমরা বাসায় বসে খুব ইজিলি অ্যাচিভ করতে পারছি starting from any English development course proficiency course or photography course or any uh, freelancing course, graphic designing, we can do lots of things sitting home. and right? we can earn also right we can earn a lot so uh, online এর থ্রু দিয়ে কিন্তু আমরা আসলে অনেক বেশি এখন এর সুযোগটা পেয়ে যাচ্ছি অনেক জায়গায় নিজেকে প্রকাশ করার সুযোগটা কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে right so freelancing is a good option actually for us now because এখন যেহেতু প্যান্ডেমিক একটা সিচুয়েশন চলছে এই সিচুয়েশনের বেসড করে বা সবকিছু আর্নিং এর কথা ফ্রিল্যান্সিং খুব ভালো একটা ওয়ে হ্যাঁ, এবং আমাদের পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন সবাই ঘরে বসেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজগুলো আমরা মাল্টিটাস্ক করতে পারছি এক্স্যাক্টলি ইয়া পড়াশোনার পাশাপাশি আমাদের যে যাতায়াতের যে সময়টা সেটা কিন্তু বাঁচিয়ে আমরা ঘরে বসে অনেক অনেক মানে কিছু শিখে ফেলতে পারছি সো পড়াশোনার পাশাপাশি সবাই যদি আর্নিং নাও করতে পারে তাহলেও আমাদের কিছু না কিছু প্রোডাক্টিভ কাজে আসলে নিজেকে সবসময় এঙ্গেজ রাখা উচিত হ্যাঁ সেটা অনেক কিছু হতে পারে কি হ্যাঁ। কি হতে পারে যেমন হচ্ছে যে প্রোডাক্টিভ হচ্ছে আমরা এখন ঘরে বসে কিন্তু অনেকে আমাদের মায়েরা এবং হচ্ছে আমরা স্টুডেন্টরা সবাই কিন্তু আমরা বিভিন্ন অনলাইন যেসব বিজনেসগুলো আছে ছোট ছোট বিজনেস কিন্তু আমরা বেসিক লেভেল থেকে কিন্তু আমরা স্টার্ট করতে পারি আমাদের বেসিক্যালি কোনো কিছু শুরু করার আগে কিন্তু দেখতে হবে যে আমাদের বিজনেস আর এনিথিং আমাদের প্ল্যানিংটা কি আমরা যদি কোনো কিছু প্ল্যান করে স্টার্ট না করি আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তো আমাদের হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা টেসল থেকে কি পাচ্ছি আচ্ছা টেসল তো আমাদের স্টুডেন্টদের জন্য না শুধু পুরো বাংলাদেশের জন্য টেসল অলওয়েজ আছে যে নিজের সময়কে কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে আমাদের এখানে অনেক কোর্সেস আছে যেমন হচ্ছে spoken English and phonetics grammar and creative writing and নতুন একটা কোর্স আমরা যেটা লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই সেটা হচ্ছে ইংলিশ ফর মমস মানে হচ্ছে শুধু স্টুডেন্টসরা না এখন বাংলাদেশে যে অনেক মায়েরা আছে যারা হাউসওয়াইফ আছেন যারা হচ্ছে ঘরে সময়টা কাটাচ্ছেন তারাও কিন্তু এই কোর্সগুলো করে নিজেকে আরও প্রোডাক্টিভ করে ফেলতে পারছেন অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে শুধু ইংলিশ ফর মাদার্স না আমাদের diploma for kid diploma for adults IELTS এরকম অনেক কোর্স আছে সো ইয়া বাংলাদেশ থেকে আমরা এরকম অনেক কিছুই পেয়ে যাচ্ছি So yes, thank you so much Prabhapu for being here. Thank you so much to you too and okay. everyone who are watching us. Yes. So that's all for today. Thank you so much for watching this video. Keep your eyes on our page. Take care. Bye-bye. Bye. -bye. Bye.